আমার পড়াটা যে ভালো হয়েছে আমি আপনার কাছে কোটি কোটি কোটি গুণ শুক্রিয়া আদায় করারও আমার আর ভাষা নাই কোটি কোটি শুক্রিয়া তার কাছে আর শফি আল্লাহ প্রধান স্যারের এত উদ্যোগের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নাই আলহামদুলিল্লাহ চিকিৎসা অনেক ভালো আমি বলতে চাই যে যারা রোগী যারা তারা আপনারা সঠিক জায়গায় আসেন অন্য জায়গায় যাবেন না পয়সা ব্যয় করবেন না যে পয়সাটা ব্যয় করবেন এখানে খরচ করেন পাঁচ দিন থাকলে সুস্থ হয়ে যাবেন আমি তো খুব জটিল রোগী আমার কিন্তু ডিস্ক প্রোডাক্ট না পাঁচটা আমি এই জটিল রোগী আমি পনেরো দিনে সুস্থ হয়েছি আর আমার ভালো যারা তারা ধরেন পাঁচ দিনে সুস্থ হবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক পুরো পৃথিবীতে শুধু আমাদের দেশ বলবো না পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন অসংখ্য মানুষ যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগছেন স্ট্রোকজনিত সমস্যায় ভুগছেন এবং ব্যথাজনিত সমস্যার যদি সঠিক আমরা চিকিৎসাটা না করি আমাদের প্রায় নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রেই যারা রুগী শুধুমাত্র তাদের অবহেলার কারণে আসলে তারা রুগী কারণ সঠিক যখনই সমস্যাটা তৈরি হয় বা যখনই আমরা সমস্যাটা বোধ করি তখনই যদি আমরা আসলে সঠিক চিকিৎসাটা শুরু করতে পারি আমরা কিন্তু খুব অল্পের ভিতরে সুস্থ হয়ে যেতে পারি দর্শক আজকে আমাদের সাথে সেটে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা যিনি প্রবাসে ছিলেন দীর্ঘদিন উনি আমেরিকাতে থাকেন দীর্ঘদিন যাবত উনি অস্ট্রিও আর্থাইটিস রোগে ভুগছিলেন এবং কিছুদিন ধরে ওনার পাশাপাশি পিএলআইডি সমস্যা শুরু হয় ডিস্ক আছে ওনার এই সবগুলো সমস্যা নিয়ে একবারে সরাসরি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য চলে আসে গত পঁচিশ বছরের কষ্ট সব শেষ হয়ে গিয়েছে কিভাবে আসলে সাথে একটু শুনি ওনার কাছ থেকে যদি বলেন আমার বাংলাদেশে আমার কুষ্টিয়ায় কুষ্টিয়া জেলা আচ্ছা, ছোটবেলায় বেড়ে ওঠা কি কুষ্টিয়া জেলাতে কুষ্টিয়া জেলাতে আমার বাবার বাড়ি মালিয়াপাড়া আমার শ্বশুর বাড়ি চরহাঁস আচ্ছা এখন আমার বাড়ি সোনাটাওয়ারে আচ্ছা। কাছে আমরা জানি আপনি প্রবাসী ছিলেন আমেরিকাতে আমেরিকার কোথায় ছিলেন নিউ ইয়র্কে নিউ ইয়র্কে আচ্ছা আমরা জানি যে আপনার প্রথম প্রায় গত পঁচিশ বছর থেকে আপনার অস্ট্রিও আর্থ্রাইটিস ছিল হ্যাঁ? জি সেই ঘটনাটা যদি একটু বলেন যে যখন প্রথম শুরু হয়েছিল কি কি করেছিলেন আমার প্রথম যখন শুরু হয় তখন আমি কুষ্টিয়ায় চিকিৎসা হই আচ্ছা তারপরে আমার আর সারে না অনেক ব্যথা এতই ব্যথা আমি এখন এই চিকিৎসায় তারপরে আচ্ছা। এখন এই ডাক্তার আমাকে বললো কুষ্টিয়ার ডাক্তার আমাকে বলেছিল যে আপনার জীবনেও এই অসুখ সারবে না এটা আচ্ছা। ডায়াবেটিসের মতন নিয়ন্ত্রণে রাখতে হবে সাবধানে আচ্ছা, বেশি খারাপ খারাপ হয়ে গেল তারপরে কিছু হ্যাঁ, ওই অস্ট্রিও অ্যাথলেটিক নিয়ে চলে গেলাম আমেরিকায় আচ্ছা যাওয়ার পরে ওখানে অনেক চিকিৎসা হয় আমাকে অনেক ডক্টর অনেক হ্যাঁ। চিকিৎসা অনেক কিছু করে হোমিরা ইনজেকশন দেয় আমার খুব লিভার ফুলত হোমিরা ইনজেকশন দেওয়ার পরে তারপরেও আমার সারে না আচ্ছা। এমন হাঁটু ব্যথা হয়ে গেল আর আমি হাঁটুই বেল্ট বাইতে লাঠি ভাত দিয়ে দিও আমি হাঁটতে পারিনি এত খারাপ এত খারাপ দুই তিন বছর হলে মাজার ব্যথায় আর মাজা খারাপ করতে পারিনি আচ্ছা এত মজা ব্যথাজ আমি মজায় বেল হয় তো মজার এখানে বালিশ নিয়ে বসতি এই যে এতক্ষণ বসে রয়েছে ডাকছে কি রেখে যেত আচ্ছা এক মিনিটও বসে থাকতে পারে অবশ্য আমার সাথে আপনি কিন্তু অনেকক্ষণ থেকেই বসে আছেন তারপরে আমার অর্থোপেটিক ডাক্তার কাছে গেলাম অর্থোপেটিক ডাক্তার বলল যে আপনার হাঁটু কিছুই না অপারেশন করা লাগবে আমার অপারেশনের কথা শুনি তো আমি তো সে আমি মরে যাব অপারেশন করি আমি নামাজ পড়তে পারবো না আর অনেকের কাছে শুনলাম সে সবাই বন্ধ যাও অপারেশন করো না তুমি অপারেশন করলে এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে তারপরে আমি খালি শফিন্দা স্যারের এই প্রধান খালি ইউটিউব দেখতে লাগলাম আমেরিকায় বসে আমেরিকায় বসে ইউটিউব দেখতে দেখতে দেখতে দেখতে সবার শাড়ি যাচ্ছে আমার কাছে তাহলে আমি ওই শাড়ির কাছতে দেখার পরে তারপরে যদি সার যদি বলে যে আপনি অপারেশন করেন এই পাওয়া সারবে না আমি এসে অপারেশন করবো মানে এটা হচ্ছে আপনি ভাবছেন এটা আপনার শেষ চিকিৎসা শেষ চিকিৎসা শেষ চিকিৎসা হিসাবে কারণ পঁচিশ বছরের কষ্ট কান্তি কান্তি চলে এলাম এখানে আমার সে বিমানের মধ্যে ব্যথা অনেক ব্যথা আমি আর বাঁচিনি আমি আসি একেবারে পড়ে গেলাম বিছানে আচ্ছা তারপরে আমার ছেলে আসি আমার আমরা বিমান বিমানে আসলাম বিমানেতে নামলাম সাতাশ তারিখে সাতাশ আঠাশ উনত্রিশ রেস্ট নিয়ে একত্রিশ তারিখে আসলাম আচ্ছা। তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ তারিখ একত্রিশ তারিখে আসলাম না আঠাশ তারিখে আসলাম আচ্ছা। স্যার দেখলো দেখি বুঝলো যে আপনি এমআরআইটা করিয়ে আসেন এমআরআইটা করে আসেন তারপরে আমি আগে আমার হাঁটু দেখলো দেখি আমার হাঁটু আছে করে আপনি হাঁটু কিছুদিন বাইরে রয়েছেন থাকেন আপনি এক সময় যাওয়ার সময় বল খেলতে খেলতে যাবেন আচ্ছা। আমার তো লাগবে না তারপরে আমার এই আমার ছেলে বললাম এমআরআই দেওয়ার পরে আমি এমআরআই করিয়ে আসলাম ভাই দেখি স্যার পরের দিন আমার ডেট দিল যে আপনি ওই দিন একত্রিশ তারিখ ছিল এমআরআই রিপোর্ট আমার দুই তিন দিন ধরে লাগলো ওই দিন ছিল একত্রিশ তারিখ ওই দিন আমার সার দেখি বুঝলে যে আপনি ভর্তি হয়ে যান আচ্ছা। সে আমার কয়েকদিন কাজ নেই এক মাসের জন্য আপনি জটিল রুগী তো আমার ডিস্ক কিন্তু চারটি বেলায় চারটা ডিস্ক আপনার ছিল হ্যাঁ বেরো গেছে ওই সার্টিফিকেটস এই করতে এক মাস লাগবে আচ্ছা। এক মাস লাগবে বা যাই লাগুক আমার যদি ভালো হয় সেটাই ভালো তারপরে আসি ভর্তি হয়ে গেল হওয়ার পরে তেরো মানে তিন চার দিনের মধ্যেই এখানকার যে এত ব্যবস্থা ভালো মানে আমি কিন্তু আমেরিকায় অনেক থেরাপি নিয়েছি অনেক চিকিৎসাও করেছেন অনেক রাত তো থেরাপিরই ওদের থেরাপি দিছে থেরাপি কিছু হয় না এত উন্নত একটা দেশ পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ আর এখানকার থেরাপি যখন আমি নিতে লাগলাম তখন আমার তিন দিনের তিন তিন আমি যখন তিন দিন থেরাপি নিচ্ছি তখন আমার কিন্তু ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ সেখানে মনে মনে করছি কি আর এমন উন্নত থেরাপি আমার জগতে আমি দেখিনি কিন্তু অনেক কাল থেরাপি নিচ্ছি অনেক দিন থেকে আর এই নাচরা যে এত এখানকার এত নাচরা ভালো নাচরা ম্যানেজমেন্টের লোকজন মানে রান্না করতে আরম্ভ করি হোম লেভেল পর্যন্ত এভরিথিং আলহামদুলিল্লাহ এত ভালো এখন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া জানানোর আমার ভাষা নাই আমি এত ভালো লাগতেছে আমার কাছে এই যে গত পঁচিশ বছর পরে এই যে ব্যথা মুক্ত একটা জীবন হাঁটা চলা হ্যাঁ। করতে পারা আপনি মাত্রই কিন্তু হেঁটেই আসলেন উপর থেকে আমার আগে আলহামদুলিল্লাহ যে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেছে যেমন সঠিক জায়গায় হয়তো আমি আছি অবশ্যই তারপরে আপনার শুক্রিয়া তো আমার ভাষা নাই শফিউল্লাহ প্রধান স্যারের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই যে এত ট্রিটমেন্টটা ভালো করতেছ উনি আর এত উদ্যোগ আছে যে সবাই কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে আপনার আশপাশে আরো অনেক রোগী ছিলেন তাদেরকেও দেখেছেন এক রোগী আমি দেখেছি প্যারালাইসিস উনি কিন্তু সুস্থ হয়ে চলে গেছে যেটা অনেকের কাছে কল্পনার মতো আর এক রোগী আমি দেখলাম মাজার হাড় মাজার এই মেরুদণ্ডের হাড় ভাঙা সাদেরটি পড়ে গেছে সেখানকার কিন্তু ভালো রোগীরা চিকিৎসার অভাবে চলে গেল মানে খরচ বেশি ওনারা গরিব মানুষ চলে যাওয়ার পরে আমি আমার কিন্তু পনেরো দিন দিন ক্লিয়ার মনে আমার মনে আছে আমার হাঁটু পাতলা আমার এই পাতলা সমগ্র পাতলা হয়ে গেছে মানে ভিতর থেকেই বুঝতে পারছেন যে না আপনি ঠিক আগের মতোই সুস্থ সুন্দর হয়ে গেছে করতে সমস্যা হচ্ছে না হ্যাঁ তখন আমার মনের মধ্যে হচ্ছে কি এইবার মনে হয় ভালোই হবে আমার আর অপারেশন করা লাগবে না মনের ভিতরে একটা কনফিডেন্স চলে আমি যে বললাম স্যার আমার তো তখন আমার পাইপি আপনি দেওয়া হয়েছিল দুইটা হুম হুম তারপরে কাল আমার আর নিয়ে আসি আমার কাছ থেকে রক্ত নেই রক্ত নিয়ে এটা হলুদ হলুদ টাইপের মানে ওইটাই আমার ঢোকা নেই সেটাই আপনার শরীরে রক্ত আবার আপনাকে দিচ্ছে হ্যাঁ। আপনার ট্রিটমেন্টই আপনাকে দিচ্ছেন আবার হ্যাঁ, ওইটা ঢোকা দেয় তো ওইটা দেখে আমার খুব ভালোই লাগতো যে না এই যে ডাক্তারের চিকিৎসা অনেক ভালো আর ডাক্তার যে এত আমাদেরকে যদি একটু সেই পুরনো কথাগুলো বলতেন যখন রাতের পর রাত গেছে নামাজ কান্তি কান্তি নামাজ কান্তি এমন কাঁদা কাঁদেছি আল্লাহ আমাকে একটু দিবি আমার হাঁটু কাটি আমি যদি নাই সুস্থ হই আমাকে বলেছে হাঁটু কাটি হাঁটু বর্ষণ করি লাঠি বগলের মধ্যে হেঁটে নিজের চোখে দেখেছেন তাদেরকে চোখে আমি নিজে দেখেছি তাই দেখি আমি আর ভয় করি ওই সব পথে গেলাম আমার হাঁটু কাটিয়ে দিতে যে পৃথিবীর এত উন্নত একটা দেশ সেখানে কাজ করছে এরকম এখানে আমি দেখতেছি যে এখানকার অসম্ভব যাদেরকে চিকিৎসা করা সম্ভব তারাও সুস্থ হয়ে বাসে ফিরে গেছে হ্যাঁ আমি তাই বলতে চাচ্ছি যে আপনারা যারা সারবেন তারা অবশ্যই ভিডিও করে যাবেন তাতে আমার আমরা কিন্তু অনেক কনফিউজই হচ্ছিলাম যে কেউ বলতেছেন না এটা মিথ্যা কথা এই নাকি হয় অনেকে পাশ থেকে অনেক ধরনের কথা অপারেশন করাই অপারেশন করাই লাগবে আপনার কনফিউজ হয়ে যায় আসলে তখন আমার মনটাই খারাপ হয়ে যেত যে আল্লাহ কি হবে আমার তাহলে আমার কি সারবি না সেটাই এখানে আসার পরে আল্লাহ আমি দেখতেছি আমি এত বসে কিন্তু থাকতে পারতাম না অনেকক্ষণ আমার সাথে বসে মানে আছে পাঁচ মিনিট না বসে আমি শুয়ে পড়তাম সেটাই আর সেই মানুষটা হেঁটে এসেছেন বসে আছেন এমনিই হাঁটতেছি দিয়ে ভাত দিয়েও আমি হাঁটতে পারতাম না পায়ে ডাক্তার ইঞ্জেকশন আমি নাম লিখে আচ্ছা। বললাম যে দেখেন এটা স্যার ডাক্তার উনি ইঞ্জেকশন রাখেন তো হয় না ওটা বেশি নষ্ট হয়ে যায় আচ্ছা এত উন্নত একটা হ্যাঁ। ভুল চিকিৎসা যাই হোক আমার যে ভালো হয়েছে আমি আপনার কাছে কোটি কোটি কোটি গুণ শুক্রিয়া আদায় করারও আমার আর ভাষা নাই কোটি কোটি শুক্রিয়া তার কাছে আর শফি আল্লাহ প্রধান স্যারের এত উদ্যোগের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নাই আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন উনি আসলে একজন স্পিচলেস ভাষা হারিয়ে ফেলেছেন আসলে কি বলবেন আসলে তো চিন্তা করুন আমরা একদিন দুই দিনের ব্যথা বছর আর যখন ব্যথা আসে তখন মনে হয় যে যে কেটে ফেলে দিই অনেকে বলে যে মনে হয় যে আমার আমাকে এইভাবে আর বাঁচা রাখবে না

তারা আপনারা সঠিক জায়গায় আসেন অন্য জায়গায় যাবেন না পয়সা ব্যয় করবেন না যে পয়সাটা ব্যয় করবেন এখানে খরচ করেন পাঁচ দিন থাকলে সুস্থ হয়ে যাবেন আমি তো খুব জটিল রোগী আমার কিন্তু ডিস্ক প্রোডাক্ট না পাঁচটা আমি এই জটিল রোগী আমি পনেরো দিনে সুস্থ হয়েছি আর আমার সে ভালো যারা তারা ধরেন পাঁচ দিনে সুস্থ হবে যাই হোক সবাই বলছে যে তোমার মনে অনেক আশা ছিল যে ডাক্তারের কাছে নিয়ে আমি ভালো হবো এমন আশা নিয়ে আইছিলাম যে হ্যাঁ, ভালো হোক আর না হোক ওকে আসি আমি বাবা আমার সঙ্গে যাবো না আমার কথা দুটিই হয় মানে একেবারেই ক্ষয় কিছুই নাই এই পায় ডাক্তার আমার প্লাজমা লাগবে মাঝে মাঝে আছে প্লাজমা লাগবে তো আমার বাংলাদেশের মানুষই আমি আমার তো আমি সব আমার ভাষা এখানে আমি ডাক্তারের কাছে সব বলতে নিজের পায়ে তো নিজে হাঁটতে পারবো হ্যাঁ তার জন্যই আমি মনে করলাম যে ওকে নাই আগে যাব যে আমি ই করব অপারেশন আসি করবো যদি ডাক্তার অপারেশন করতে বললো আমার হাজবেন্ডও তাই বললো আগে তুমি অপারেশন নেবো না আগে ডাক্তারের কাছে এইবার ডাক্তার বছর বছর আমার টিআরপি নীতি বলছে আর ওই যে এই আপনার ওই যে রিমোটাইড আর্থাইটিক হলে গেলে একটা ইঞ্জেকশন দিতে হয় হার যাতে না হয় ওই ইঞ্জেকশন আমার জীবন দিইনি দিদি আমার মনে হয় এতটা এত খারাপ হতো না দর্শক শুনলেন আজকে বেশি কথা বাড়াবো না সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের আপনারা জানেন এই অসুখ হবে আপনারা কোথায় যাবেন না যারই হবে আপনি এখানে আসবেন এখানে রিহ্যাব সেন্টার এত ভালো আমার আমি অনেক সেন্টারে গেছি কিন্তু আমি এত ভালো সেন্টার দেখিনি ভালো ম্যানেজমেন্টের লোকও ভালো আপনার রান্না করার লোকও ভালো মানে সব আলহামদুলিল্লাহ ভালো আমি ভুলে যাচ্ছি যদি কেউ বিশ্বাস না করেন এসে দেখেন দর্শক শুনলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম